Kamu dek tadi. Nah. Hey, সহায়তায় প্রতিটি সদস্য হচ্ছে চিকনার ওই স্বাস্থ্য ভাড়া সকলে সকলে 前前前 Oh, হালকা তো আর ব্যালেন্স হয়েছে এবার চান্স ছিল মারা লাগে làm